করতে পারলে সি সি সি সি আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি hello everyone I am Ariful Islam you are most welcome in Arif educate basic English A to এর এক এবং দুইয়ের পর আজকে আমরা শুরু করছি basic English A to Z part three আগের ভিডিওগুলোতে আমরা অনেক খুঁটিনাটি অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আলোচনা করেছি যারা দেখনি এখনই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলে এখনই দেখে নাও আজকে আমরা শিখব আসলে অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার হতে পারে আমরা যখন নর্মালি যখন কথা বলি না নর্মালি যখন কথা বলি তখন কিন্তু অনেক ধরনের এক্সপ্রেশন তৈরি হয় যেমন কোনো কোনো কথা আছে যেই কথাগুলো আদেশ করা বোঝায় কখনো কখনো আমরা বলি এই ওঠো গেট আউট বের হয়ে যাও আসো বন্ধু চলো তোমরা তুমি আর আমি দুজনে ঘুরে আসি আব্বু আমাকে পাঁচটা টাকা দাও তো আব্বু আমার একটা আইফোন লাগবে কিন্তু এবার এবার যদি আমি পরীক্ষায় জিপিএ ফাইভ পাবো পাই তাহলে আমাকে কিন্তু একটা আইফোন কিনে দিতে হবে আম্মু আমার কিন্তু একটা ল্যাপটপ লাগবে এবার এরকম না এরকম কিন্তু আমরা অনেক ধরনের বাক্যকে ইউজ করি আমাদের ডেইলি লাইফে এই প্রত্যেক অনেক ধরনের বাক্যগুলো আবার কেমন হতে পারে কোন কোন বাক্য এরকম হয় আদেশ কোন বাক্য হয় উপদেশ কোন বাক্য হয় অনুরোধ নিষেধ প্রার্থনা অবাক হয়ে যাওয়া মনের আবেগ প্রকাশ করা কখনো কখনো ছোট হ্যাঁ কখনো কখনো কিন্তু আমরা মন থেকে দোয়াও করে ফেলি হ্যাঁ তুমি দীর্ঘজীবী হও তুমি একশো বছর বেঁচে থাকো আল্লাহ তোমার ভালো করুক কেউ যদি আমাদের উপকার করে আমরা দোয়া করে দেই না আমরা কিন্তু দোয়াও করে দেই আবার কিন্তু অন্যদেরকে আমি গল্পও শোনাই তুমি গল্প শোনাও না অন্যদের কিন্তু গল্পও শোনাও এই যে গল্পগুলো তুমি শোনাও সেগুলা আরও অন্য কথাবার্তাগুলা এই প্রত্যেকটাকে আসলে পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করা হয় এই পাঁচটা ক্যাটাগরি আসলে পাঁচ ধরনের সেন্টেন্স সেগুলো আবার কি কি সেগুলো হচ্ছে assertive sentence interrogative sentence imperative sentence optative sentence exclamatory sentence চলো তোমাকে একটু লিখে দেখায় এই হচ্ছে পাঁচ প্রকারের সেন্টেন্স যেই পাঁচ প্রকার সেন্টেন্সের কথা বললাম তার উপরে সবচাইতে ওপরে যেটা সেটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্সটা হচ্ছে কেমন আমরা কিন্তু নর্মালি যখন কথা বলি কিছু কিছু বাক্যগুলো আমরা এমন ব্যবহার করি সেগুলো শুধুমাত্র কি হয় নর্মাল কাজে ব্যবহার করা হয় নর্মাল কোনো কিছু বর্ণনা করা বোঝায় নর্মাল কোনো কিছু ব্যাখ্যা করা বোঝায় নর্মাল কোনো কিছু তুলে ধরা বোঝায় তুমি যদি এখনই একটা গল্প বলো কাউকে বা একটা প্যারাগ্রাফ লেখো তুমি প্যারাগ্রাফ লেখো না তুমি যখন প্যারাগ্রাফ লেখো তুমি যখন এসে লেখো এই প্যারাগ্রাফ এসে এগুলো কিন্তু আসলে অ্যাসারেটিভ সেন্টেন্স নর্মাল বর্ণনা যেমন একটা গল্প তোমাকে যদি বলি কার্লোস তাকাস নামে একজন লোক ছিল ওনার বাড়ি হচ্ছে হাঙ্গেরীয় তিনি একজন অসাধারণ শুটার ছিলেন সবাই দেশে সবাই তো ভেবেই নিয়েছিল উনিশশো সালের যে উনিশশো সালের যে অলিম্পিক গেম হবে সেই অলিম্পিক গেমে সে স্বর্ণজয়ী হবে অবশ্যই কিন্তু দুর্ভাগ্যজনক কি জানো তিনি উনিশশো সালের দিকে তিনি আর্মিতে যোগদান করেছিল এবং তার কিছুদিন পরেই একটা বোমা বিস্ফোরণ হয় বোমা বিস্ফোরণে সে তার হাতটা হারায় ডান হাতটা হারায় এবার সে শুটিং করবে শুটিং করার তো আর প্রশ্নই ওঠে না যেহেতু তার ডান হাত নেই কিন্তু তার অসাধারণ মনোবল কি জানো তার মনে মনে এই চিন্তাটা উদিত হয়েছিল যে তার ডান হাত চলে গেছে তো কি হয়েছে তার বাম হাত তো আছে হ্যাঁ সেই হাত দিয়ে শুটিং করবে সে বাম হাত দিয়ে নর্মাল একটা কাজ করতে পারতো না সে বাম হাত দিয়ে শুটিং করবে দেখো এই মনোবলের পর থেকে কিন্তু সে প্র্যাকটিস শুরু করে দিয়েছিল প্র্যাকটিস করতে করতে এমন হলো যে বাম হতে সে অসাধারণ শুটিং করতে শুরু করলো সে ন্যাশনাল প্রতিযোগিতা জিতলো তারপরে বিশ্বযুদ্ধের কারণে কিন্তু পরপর দুইটা অলিম্পিক হয়নি উনিশশো সালে যখন অলিম্পিকটা হলো তখন কিন্তু তিনি গোল্ড মেডেল জিতেছিলেন এবং উনিশশো সালে যখন অলিম্পিকটা হয়েছিল তখনও কিন্তু গোল্ড মেডেল জিতেছিলেন এই বাম হাত দিয়ে শ্যুট করে এক হাত ছিল এই হচ্ছে তার দেখো অসাধারণ মনোবল এই নর্মাল একটা গল্প বললাম না তোমাকে এই গল্পটাই আসলে অ্যাসারেটিভ সেন্টেন্স দিয়ে তৈরি নর্মাল বর্ণনা তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্স তুমি জানলে যে সেন্টেন্স আসলে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি করা বোঝায় সেটাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরে চলে এসো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা আবার কেমন যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেই সেন্টেন্সকে বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এখন আমরা নর্মালি অনেক প্রশ্ন করি না অনেক প্রশ্ন করি কিন্তু তোমার বাড়ি কোথায় তুমি কোন ক্লাসে পড়ো তুমি কি খাবার খেয়েছো স্যার ম্যাডাম অনেক সময় জিজ্ঞাসা করে হোমওয়ার্ক করে এনেছো এরকম অনেক ধরনের প্রশ্ন হতে পারে এই যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলোকে বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে সেই সেন্টেন্সকে বলা হয় ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেমন আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেম তোমার নামটা কি ইন্টোগেটিভ সেন্টেন্স তারপরে হচ্ছে ইম্পিরেটিভ সেন্টেন্স ইম্পিরেটিভ সেন্টেন্সটা কেমন কিছু কিছু সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্স দ্বারা আদেশ করা বোঝায় উপদেশ করা বোঝায় অনুরোধ করা বোঝায় নিষেধ করা বোঝায় এবং প্রস্তাব বোঝায় এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইম্পিরেটিভ সেন্টেন্স আদেশ আদেশ কেমন বলো তো আদেশ হচ্ছে কোনো কিছু করার এই করো এটা এটা করো জসিম এখানে আসো তো জসিম চেয়ারটা নিয়ে এসে তো এরকম হতে পারে না হ্যাঁ, এগুলো হচ্ছে আদেশ যে দ্বারা এরকম আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বোঝাবে সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন দেখো এক্সাম্পল একটা ইংরেজিতে লিখেছি ডু দ্য ওয়ার্ক কাজটা করো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল অপটেটিভ সেন্টেন্সটা কীরকম কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছু ইচ্ছা করা বোঝায় অথবা প্রার্থনা করা বোঝায় সেই সকল সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে কি বলা হয় অপটেটিভ সেন্টেন্স যেমন মে আল্লাহ ব্লেস ইউ আমরা লিখতে পারি তারপরে এক্সক্লোমেটরি সেন্টেন্স কিছু কিছু সেন্টেন্স রয়েছে সেগুলো আসলে মনের তাৎক্ষণিক হ্যাঁ আবেগকে প্রকাশ করে সেগুলোকেই বলা হয় এক্সক্লোমেটরি সেন্টেন্স যেমন কোনো সুন্দর জিনিস দেখলে বলি আমরা ওয়াও কি সুন্দর ফুলটা হোয়াট তুমি এটা করতে পারলে সি সি সি সি আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি তো এইরকম যতগুলো বাক্য হতে পারে সবগুলো আসলে এক্সক্লোমেটরি সেন্টেন্স তো সেন্টেন্সের এক্সাম্পলটা কেমন হতে পারে হাউ বিউটিফুল দ্য বার্ডিস পাখিটা কি সুন্দর এভাবে তুমি assertive sentence interrogative sentence imperative sentence optative sentence exclamatory sentence সম্পর্কে জেনে ফেললে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা বাক্যেরই প্রত্যেকটা সেন্টেন্সের আসলে ডিটেলস আলোচনা করব এর ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে যেগুলোকে আসলে শেখা দরকার তা পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো শিখব আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম